এই কলিযুগে মানুষের মনে এরকম প্রশ্ন এসেই থাকে যে কৃষ্ণ ভক্ত কেন হব এরকম প্রশ্ন অনেকেরই মনে আসে যে কৃষ্ণ ভক্ত কেন হব কৃষ্ণ ভক্ত হয়ে লাভ কি তো আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা কৃষ্ণভক্ত হতে চান অথবা হতে চান না যারা হতে চান তারা তো খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে আর যারা হতে চান না তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া মাহাত্মটা কী তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন যালে যাতে এই চ্যানেলের প্রতিটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের সঠিক উত্তর বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তরে বলবো এই পৃথিবীতে প্রতিটি মানুষ কারুর না কারোর ভক্ত যেমন কোনো মানুষ মেসির ভক্ত ফুটবল খেলোয়াড় কেউ নেইমারের ভক্ত কেউ বা সচিন তেন্ডুলকার কেউ বা অনুকূল ঠাকুরের ভক্ত কেউ রাধাকৃষ্ণের ভক্ত কেউ আবার বাবা লোকনাথের ভক্ত কেউ বা শিব কালী ও দুর্গা কেউ আবার গণেশ ও কার্তিকের ভক্ত এইভাবে এই পৃথিবীর প্রতিটি মানুষ কারোর না কারোর ভক্ত হয়ে আছে কিন্তু এবারে আমরা জানব যে কেন আমরা কৃষ্ণ ভক্ত হব আসুন বিস্তারিতভাবে জানা যাক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি হলেন অনাদি আদি গোবিন্দ ও সর্বকারণের পরম কারণ গীতায় বলা আছে যে শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ বা তার সমানে আর কেউ নেই শ্রীকৃষ্ণ হলেন সব কিছুর উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবের বীজ প্রধানকারীর পিতা তিনি হলেন সকল জীবের বন্ধু শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য অসুরদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনা করার জন্য যুগে যুগে পৃথিবীতে অবর্তন করেন কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় শ্রীকৃষ্ণের ভক্ত হলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারব শ্রীকৃষ্ণকে লাভ করে বা লাভ করলে শ্রীকৃষ্ণের নাম ধরে জপ করলে আমাদের পূর্ণ হয় শ্রীকৃষ্ণের ধাম চিন্তামণি দ্বারা রচিত কল্পবৃক্ষ দ্বারা আবৃত ও সেই আনন্দময় ধামে সমস্ত বাসনা পূর্ণকারী সুরভি গাভী রয়েছে এই ব্রহ্মাণ্ডে গৌণ সৃষ্টিকর্তা ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণকে লাভ করলে বা শ্রীকৃষ্ণের নাম ধরে তাকে জপ করলে এ জগতে পুনরায় আর ফিরে আসতে হয় না যদি সেটা ভক্তি ভরে হয়ে থাকে শিবজি বলেছেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর আরাধনা করাই শ্রেষ্ঠ ব্রহ্মা জপে পঞ্চমুখে শিব জপে অহরণী এই মহানাম হরে কৃষ্ণ মহামন্ত্র এমনকি মহাভারতের পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণেরই ভক্ত সেখানে বাসুদেব সুখদেব গোস্বামীর শ্রীকৃষ্ণেরই ভক্ত সেখানে আপনি আমি কেন শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারবো না তাই বলি শ্রীকৃষ্ণের ভক্তই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং শ্রীকৃষ্ণেরই শ্রীকৃষ্ণের দ্বারাই সব কিছু চালিত হয়ে থাকে তাহলে আসুন আমরা সবাই শ্রীকৃষ্ণের ভক্ত হই এবং তার নাম জপ করি ও কীর্তন করি প্রতিদিন গীতা পাঠ করি মালা জপ করি আর আমরাও শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি তাহলে আসুন আর আমার সাথে সবাই ভালোবেসে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে তো বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের নিজেদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আর এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি দেখার সুযোগ পেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জয় শ্রীকৃষ্ণ